আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু গুগলের টপ র্যাঙ্কে আমাদের ভিডিও বা আমাদের কোনো ফাইলকে নিয়ে আসার জন্য মূলত আমরা নিয়ে আসতে পারি না কি জন্য আমরা মূলত গাইডলাইনগুলো আমরা জানি না সেই জন্য আমরা গুগলের টপ র্যাঙ্কিংয়ে আমাদের ভিডিও কন্টেন্টগুলো আনতে পারি না এগুলো একটি হচ্ছে যে আপনারা দেখতেছেন এখানে একটি অফিস এসিও অফিস এসিওটা কি এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যেটাই করেন না কেন আপনার একটা ওয়েবসাইটে আপনি ইমেজ আপলোড করবেন বা আপনার যে কোনো প্রোডাক্ট আপলোড করবেন আর হচ্ছে আপনার ভিডিওতে এই অফিস এসিওটি একটি ম্যাগনেটের মতো কাজ করবে এই অফিস এসিও যদি আপনি না করেন আপনি কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবেন না মূলত অফিস এসিও আপনার ভিডিওকে আপনার কন্টেন্টকে অনেক র্যাঙ্ক করার জন্য সহযোগিতা করে তো মূলত এই অফিস এসিও e কিভাবে করতে হয় তো নিশ্চয়ই আপনারা দেখতেছেন হোয়াট অন পেজ এসিও এই অন পেজ এসিও e হয়তো বা আমরা অনেকেই জানি কিন্তু কিভাবে করলে সেটি সঠিক হয় সেটা আমরা কখনো জানি না তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে off page SEO and on page SEO করতে হয় দেখুন আপনি যে কোনো একটা ইমেজ যে কোনো একটা ইমেজকে যখন আপনি ইউটিউবে বা ওয়েবসাইটে আপলোড করার আগে আপনাকে অফেস এসিওটি করে নিতে হবে অন পেজ এসিও তখনই করবেন আপনি যখন ভিডিও বা ইমেজ যখন ওয়েবসাইটে বা গুগলে আপনার যখন এই ইউটিউবে ফেসবুকে যখন আপলোড করবেন তখন অম পেজটি করবেন যখন কেউ লেখে আপনার কন্টেন্টের মতো কেউ যদি লেখে গুগলে তা সার্চ করলে যেন আপনার পেজটি শু করে তাকে বলে অন পেজ তো অফ পেজ এসি হলো যেটি আপনি গুগলে বা ওয়েবসাইটে ইউটিউবে আপলোড করার আগে আপনাকে এসিও করতে হবে এসিও করার এসিও করার আগে আপনাকে এগুলো ভালোভাবে জানতে হবে তা না হলে কিন্তু আপনি ভালোভাবে এসিও করতে পারবেন না আপনার কন্টেন্টে ভালো কিছু হবে না বেশি ট্রাফিক আসবে না তো মূলত আমরা অন পেজ সম্বন্ধে আজকে একটি অন পেজ সম্বন্ধে আজকে একটি ধারণা নিব তো সবাই থাকবেন আমাদের সাথে অবশ্যই আমি দেখার চেষ্টা করব যতটুকু পারি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো আমি এখন আপনাদেরকে একটা ইমেজ নিয়ে আমি দেখাই আমরা প্রথমে ফাইলে যাব ফাইলে গিয়ে আমাদের কোনো একটা ইমেজকে আমরা ওপেন করে নিব দেখুন আমরা একটি ইমেজকে ওপেন করে নিচ্ছি ধরেন এই ইমেজটা ওপেন করে নিলাম ওপেন করে এইখানে আমরা ক্লিক করে আমাদের যে মাউসের রাইট বাটন আছে রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখুন একদম নিচে একটা প্রপার্টিস একটা প্রপার্টিস নামে অপশন আসছে আমাদের এখানে দেখুন একটা প্রপার্টিস নামে অপশন দেখা যাচ্ছে আপনার ভিডিও হোক বা ইমেজ হোক সব ক্ষেত্রে কিন্তু এটি আসবে তো আপনাকে এই প্রপার্টিস উপরে ক্লিক করতে হবে তো প্রপার্টিস উপর ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেক কিছু আইকন শো করতেছে তো এখানে আপনি উপরে দেখুন general security detail previous version বা এখানে আমরা এখানে আমরা কখনো এখানে ক্লিক না করে আমরা সব ডিটেলে ক্লিক করব ডিটেলে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে কি প্রথমে দেখাচ্ছে আমাদের টাইটেল তারপর হচ্ছে সাজেক্ট তারপরে হচ্ছে যে রেন্টিং রেন্টিং হচ্ছে যে আমাদের কোনো একটি ভিডিও বা ইমেজ আমাদের কোনো একটি প্রোডাক্ট যখন ভালো হয় তখন তারা আমাদেরকে একটি রিভিউ দেয় মানে প্রোডাক্টটা ভালো বা প্রোডাক্টটা ব্যয় এরকম একটি রিভিউ দেয় সেই রিভিউ হচ্ছে এগুলো এটা এখানে পাঁচটা রিভিউ দেখাচ্ছে এগুলো আপনারা অন করে দিতে পারেন রিভিউগুলো সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছে এই ট্যাগ ট্যাগ জিনিসটা দেখুন ট্যাগ জিনিসটাই কিন্তু মূলত আপনাদের ম্যাগনেটের মতো কাজ করবে এটি হচ্ছে আপনাদের মূলত কাজ যখন আপনারা এই ট্যাগে ক্লিক করবেন ট্যাগে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে ট্যাগ দেওয়ার মতো অপশন খুলে যাবে দেখুন এখানে আপনাদের যত রকম আপনাদের ইমেজ বা ভিডিও আপনাদের প্রোডাক্ট যেই রিলেটিভ সেই রিলেটিভের ট্যাগ কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারবেন শত শত ট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন সব ট্যাগগুলো যদি আপনারা সেভাবে ব্যবহার করেন যেখানে গুগলে ইউটিউবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপনাদের ভিডিও যখন কিও সার্চ করবে তখন কিন্তু সাথে সাথে আপনার ভিডিও বা ইমেজ ফটোগুলো শো করবে তো অবশ্যই আপনারা চিন্তা করবেন যে মাথায় রাখবেন এখানে কিন্তু ট্যাগুলো ভালোভাবে দেওয়ার জন্য তার রিভিউগুলো কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনারা টাইটেল সাবজেক্ট রিভিউ ট্যাক্স এগুলো কিন্তু আপনারা একইভাবে দেওয়ার চেষ্টা করবেন তা এখানে দেওয়ার পরে আপনারা আর কিছু করবেন না এখানে কিন্তু আপনার এই ইমেজ আইডি তারপরে ডিমেশন এখানে কিন্তু আপনাদের সব ডিটেল এখানে কিন্তু দেখাতে শুরু করতেছে তো অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন দেখার পরে ভালোভাবে আপনাদের ইমেজ বা ভিডিওগুলো শো করার জন্য আপনারা এখানে এসে সমস্ত কাজ করবেন তারপর করার পরে দেন অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটনটা আপনারা যখন এগুলো করবেন তখন কিন্তু ভালোভাবে দেখবেন তারপর অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে তারপর আপনার কাজ এখানে শেষ তারপর আপনি ইউটিউব বা ফেসবুকে ইনস্টাগ্রাম যেখানে ভিডিওটা আপলোড করেন সেখানে চলে যাবেন তো এই মুহূর্তে আমি সেটি দেখাতে পারলাম না আমার ওয়ার্কের লাইন একটু কানেক্ট হয়ে গেছে সেজন্য তো আমি এটুকু পর্যন্ত বলে দিলাম সেখানে কি আপনারা তো অন অন পেজ এসিও করতে পারেন অবশ্যই সবাই অন পেজ এসিও করতে পারেন তো অন পেজ এসিও করার জন্য বোঝার জন্য কিছু কিন্তু টোল বার আছে টোল বারের মাধ্যমে এসিওগুলো টেস্ট করে নিতে হয় তো অবশ্যই আমি আরেকদিন কোনো একদিন ভিডিও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো আপনারা যদি ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি এ পর্যন্ত শেষ সালাম আলাইকুম